বন্ধুরা তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আমার এই যে গাজী গাজী ক্রিয়েশনস ওয়াইটি চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ভালোবাসা রইল তোমাদের সবার প্রতি তোমাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমার এক হাজার পূর্ণ হয়েছে একজাক্টলি গতকালকে আমার এক হাজার পূর্ণ হয়েছে এখন এগারোশো প্লাস আছে সাবস্ক্রাইবার তো আজকেই ইউটিউব থেকে একটা মেইল আসছে তারাও আমাকে কংগ্রাচুলেট করছে তো এই কংগ্রেচুলেশন শুধু আমার পাওনা নয় তোমাদের সবার পাওনা তো আমরা চলো একটু এক নজরে মেইলটা দেখে আসি দেখো এখানে ইউটিউব থেকে যে মেইলটা আসছে এই যে দেখা যায় এখানে লেখা আছে যে Gazi creation society congrats on hand one thousand subscriber যে দেখো এখানে ওরা আমাকে কনগ্রাচুলেট করছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে নিচে লেখা আছে যে Gazi creation society we always knew this day would come and we hope you do you did too you are doing amazing work and we could not be happier for you now go share this GIF using অনকে ক্রিয়েটর তো বন্ধুরা এখানে টুইটারে এই হ্যাপিয়েস্ট নিউজটা শেয়ার করার জন্য তারা আমাকে উৎসাহ দিচ্ছে তারা সাজেস্ট করছে যে এটা টুইটারে শেয়ার করার জন্য হ্যাঁ সত্যি এটা শেয়ারেবল একটা বিষয় যেহেতু তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ আমি লাইভেই আমি এখনই এটাকে টুইটারে শেয়ার করে দিচ্ছি তো দেখো এখানে আমি টুইটারে শেয়ার করে দিয়েছি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ তোমাদের সবাইকে বন্ধু তো বন্ধুরা চলো আমরা একবার আমাদের চ্যানেলটা একটু দেখে আসি যে গাজী ক্রিয়েশনস ওয়াইটি চ্যানেলটা এখানে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এটা তোমরাই তোমাদের ভালোবাসার প্রতিফলন এটা দেখো এখানে আমি গত এক মাসে গত এক মাসে চ্যানেলটা ক্রিয়েট করা আরও অনেক আগে কিন্তু গত এক মাস যাবত আমি এখানে কাজ করতেছি এক মাসের একটু বেশি সময় হয়েছে এখানে সাতাইশটা ভিডিও আপলোড দিয়েছি টোয়েন্টি সেভেন এখানে এক হাজার একশো সত্তর বাহাত্তরটার মতো সাবস্ক্রাইব আছে যেটা তোমরা এখানে ভিউ আছে অসংখ্য ভিউ আছে ঠিক আছে তো এই হলো আমার চ্যানেলটা আশা করছি আগামী দিনগুলোতে এভাবে আমার পাশে থাকবে বন্ধুরা এবার চলো আমরা একটু আমার ড্যাশবোর্ড থেকে দেখে আসি অর্থাৎ আমার মনিটাইজেশনের যে চারটা শর্ত সেই চারটা শর্তের কয়টা শর্ত পূরণ হয়েছে মনিটাইজেশনে ক্লিক করলাম এবারে দেখো যে দেখো এখানে তিনটাই সবুজ টিক মার্ক আছে এখানে দেখো zero active community guideline strikes অর্থাৎ কমিউনিটি গাইডলাইন আমি একবারও ভঙ্গ করিনি টু স্টেপ ভেরিফিকেশন আমি আগেই অন করে রেখেছিলাম সেটা করে নিয়েছি ফেস ভেরিফিকেশন করে নিয়েছি ভোটার আই ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফিকেশন করে নিয়েছি এবং সর্বোপরি এক হাজার একশো বাহাত্তর সাবস্ক্রাইবার্স সে হয়ে গেছে এক হাজার প্রয়োজন ছিল এক হাজার সেটা প্লাস হয়ে গেছে তারপরে এখানে আছে এখন বাকি আছে চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম আশা করছি তোমাদের সবার ভালোবাসা সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করছি আগামী দিনগুলোতেও আমার পাশে থাকবে এবং সকলের প্রতি সকল ইউটিউবারদের প্রতি শুভকামনা রইল আশা করছি খুব শীঘ্রই তোমাদেরও সফলতা আসবে তোমরা মনিটাইজেশন পাবে এবং সবাই একসাথে একযোগে আমাদের এই ইউটিউবিং কাজগুলোকে এনজয় করব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ